একটা কথা হচ্ছে পাগলের কোনো বিচার নাই এই পাগল মহিলাটি যে কাজটি করলো শেখ মুজিবের ছবির উপরে লাথি মারা জুতা দিয়ে ছবির উপরে জুতা দিয়ে পিটানো এটা ওই মহিলাটি পাগল বলে আজকে বেঁচে গিয়েছে যদি পাগল না হয়ে যদি পাগল না হয়ে ভালো মানুষ হতো তাহলে দুই ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করত এবং কত যে পীড়া খাইত তার কোনো হিসাব নেই শুধুমাত্র পাগল বলে বেঁচে গেল আমার প্রশ্ন হচ্ছে তার এত খ্যাপ কেন ছিল শেখ মুজিবের ছবির উপরে এত ছবি থাকতে এত মানুষ থাকতে তিনি শেখ মুজিবের ছবির উপরে কেন এই আক্রমণটা করলেন শেখ মুজিব তার কী ক্ষতি করছে শেখ মুজিবের ছবির উপরে এইভাবে জোতা পিটা এবং লাথি মারা তার এত রাগ শেখ মুজিবের উপর হ্যাঁ শেখ মুজিব ওনাকে কী করলো মানে আজকে পাগল বিধায় মহিলাটি বেঁচে গেছে যদি পাগল না হতো তাহলে কিন্তু আজকে তার খবর ছিল আসলে খারাপ লাগছে উনি আমাদের শেখ মুজিব তার ওনার কোনো ক্ষতি করে নাই শেখ মুজিব তো শহীদ হয়েছেন মারা গিয়েছেন উনি কবরে আছেন আর এই পাগলের সাথে শেখ মুজিবের তো কোনো শত্রুতা থাকতে পারে না কি কারণে এত খ্যাপ ছিল যে কারণে এরকম লাথি মারা এবং জুতা দিয়ে ছবির উপরে এরকম মারা হ্যাঁ আসলে পাগলে যাই করে পাগলের বিচার নাই আমার আশেপাশে অনেক পাগল আছে যারা এনি টাইম আমাদের ক্ষতি করে জুতা ফেলে দেয় দোকানের সাইনবোর্ড ফালাই দেয় মানে পাগল বলে কিছু বলতেও পারি না আবার কিছু করতেও পারি না শুধুমাত্র চিন্তা করি যে পাগল মানুষ এটাই তো এই উনি আসলে যা করছে যদি ভালো মানুষ হইতো আজকে খবর ছিল বিশাল খবর ছিল